আমি মাহির সুহির প্রেমে পড়েছি সিদ্ধান্ত নিয়েছি যে দশ দিন পরে তাকে আমার প্রস্তাব জানাবো কিন্তু মেয়ে বন্ধুকে মেয়ে বন্ধু বানানোর সাহস আমার ভেতর নেই দোস্ত আমি তোকে প্রপোজ করব ও তাই নাকি তুই ওকে প্রপোজ করবি হ্যাঁ বন্ধু আমি ওকে প্রপোজ করব সত্যি বন্ধু হ্যাঁ হ্যাঁ বন্ধু সত্যি বন্ধু হ্যাঁ বন্ধু সত্যি বন্ধু হ্যাঁ বন্ধু আনাতা ওয়াকারেনি সুরু জুনবি ও সুরু ইয়েস তো তুমি কি প্রস্তুত ইয়েস ড্যাডি তো চলো শুরু করি Ah. সুহি কেমন আছো এই তো ভালো সুহি তোমাকে আমি দশ দিন যাবত একটা কথা বলতে যাচ্ছি দশ দিনের জন্য আমি প্রস্তুতি নিয়ে এসেছি আমি জানি না তুমি এটা অ্যাকসেপ্ট করবা নাকি বাট প্যারা নাই সুহি আমি তোমাকে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে I love you Suhi I love you too but is a friend সুহি এটা বললো না আমি মারা যাচ্ছি दुनिया का झोल समझते लौड़े लग गए लोगों के चुतिया से लो সুহি তুমি আমাকে ফ্রেন্ডজন করে মরতে পারো না তোমাকে তো আমি ফ্রেন্ডজন করছি রিজন আছে Actually, I'm a I'm a lesbian. I wonder how, I wonder why. Yesterday you told me about the blue, blue sky. Suheda bolo namin mara Off, off, off. <laughs> off, off.